সকল প্রশংসার একমাত্র মালিককে সে আল্লাহর জন্য প্রশংসা করছি আমরা করছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا আমরা প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসা করে আল্লাহর গোলামেরা খুশি না বেজার একটু খুশির সাথে বলেন তো আলহামদুলিল্লাহ জীবনের সবখানে প্রশংসা করতে হবে কার মাহফিলে আসার সময় কার মাহফিল থেকে যাওয়ার সময় কোনো কিছু খাওয়ার সময় মানুষের হক মারার সময় আল্লাহ কোনো মানুষের হক নষ্ট করার সময় আল্লাহর প্রশংসা করা যাবে কোন হারাম কাজ কোন ইলিগাল ওয়ার্ক যে কাজটা ইসলাম পারমিট করে না এরকম কোন কাজে আল্লাহর প্রশংসা করা যাবে যেমন আপনি মাহফিলে এসেছেন সার্জেন্টি পাশের জনের পকেটে হাত ঢুকিয়ে পাঁচশো টাকার একটা করছে নোট মেরে দিলেন সে টেরও পেল না এখন কি বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ বাসায় দিছে এখানে আলহামদুলিল্লাহ বলা যাবে যাবে না সকল হালাল কাজের প্রশংসা করতে হবে কার আচ্ছা আপনারা যে আল্লাহর প্রশংসা করলেন এতে লাভ হলো কার আল্লাহ আপনি প্রশংসা যদি আল্লাহর করেন আল্লাহ কি কিছু বাড়বে আপনি প্রশংসা না করলে আল্লাহর কিছু কমে যাবে না আপনি যদি দুনিয়াতে অন্য কারো প্রশংসা করেন যেমন আপনি যদি আপনার ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের প্রশংসা করেন তার লাভ হবে তার ভোট বাড়বে তার জনপ্রিয়তা বাড়বে আপনি যদি এমপি সাহেবের প্রশংসা করেন তার লাভ হবে আপনি যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন তার লাভ হবে তার জনপ্রিয়তা বাড়বে আপনার তেমন লাভ হবে না কিন্তু আল্লাহ বলে ওরাম দুনিয়ার মানুষের সাথে এখানেই হচ্ছে আমার পার্থক্য দুনিয়াতে তুমি যার প্রশংসা করবা লাভটা তার হবে তোমার না আর এই জবান কাজে লাগিয়ে তুমি যখন আলহামদুলিল্লাহ বলবা আমি আল্লাহর প্রশংসা করবা তোমার প্রশংসার দ্বারা আমি আল্লাহর চার আনার কোনো লাভ নাই বরং তুমি যদি আমার প্রশংসা করো দুনিয়া আখেরাতের ষোলো আনা লাভ আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব আরো আসতে বলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয় মাহফিলে আসবেন কেবল শেখার জন্য সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কারণ এই চাইতে দামি সম্পদ আমাদের জীবনে আর কিছু হতে পারে না এই জন্য যখনই সময় পাবেন যখনই সুযোগ পাবেন যে অবস্থাতেই থাকবেন যে হালাতেই থাকবেন না কেন সব সময় আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই কারণ প্রশংসা যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন তাহলে আপনার নিয়ামতগুলো হাজার গুণে বাড়িয়ে দিবেন কে আর প্রশংসা যদি আপনি না করেন তাহলে নিয়ামত গুলো ছিনিয়ে নেওয়ার শক্তি আমার আল্লাহ আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত দিয়ে আমাদের প্রত্যেকের জীবনকে মালামাল করে দিক বলেন আমিন তেরোতম তফসির কোরআন মাহফিল বালুচর ও ছোট শালিখার পবিত্র কবরস্থানের মেয়ে তার রোহের মাফেরাত কামনা উপলক্ষে তেরোতম মাহফিল স্থান বালুচর ঐতিহাসিক চাটমহল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ তো আপনারা এখন যে জায়গাটিতে বসে আছেন এটা হয়তো বেসিক্যালি কোনো খেলার মাঠ হবে তাই না কিন্তু এই যে আজকে আপনাদের এই বসে থাকার মধ্য দিয়ে কোরআনুল থেকে আলোচনা করার মধ্য দিয়ে এই মাঠটি কিন্তু নর্মাল কোনো খেলার মাঠ না এই মাঠটি আল্লাহর জান্নাতের টুকরো হয়ে গিয়েছে আমি রবি বলছেন যেখানে আলোচনা হয় এই জায়গাটা জান্নাতের একটি অংশ হয়ে যায় এই জন্য জান্নাতের অংশের মধ্যে আমরা যে কিছু মানুষ আসতে পেরেছি আমরা খুশি না খুশি খুশি না এক দুই তিন চার অনেকেই আছে এরকম খুশি না না তো আপনারা সবাই খুশি হয়তো না বুঝে ভোলে হাত তুলে ফেলেছেন তবে মন খারাপ করার কারণ নাই চিন্তা করার কারণ নাই আপনি যখন ভুলে কোনো কিছু করে ফেলবেন আল্লাহ সুবহান হওয়া তাআলা সেটা অ্যাকসেপ্ট করবেন না আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন সেটা যেটা আপনি আপনার হৃদয় থেকে করেছেন সুবহান আল্লাহ কারণ এমন এক আল্লাহ আমরা যিনি কখনো আমাদের বাহিরের setup get up dress up এগুলো দেখেন না তিনি দেখেন অন্তর যেটা কেউ দেখে না সোহানা বলবেন না আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহিরে দেখেন না তোমাদের ধন সম্পদ দেখেন না তোমাদের আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন তোমাদের অন্তর অন্তরের মালিক অন্তরের খবর জানার মালিক দুনিয়ার কেউ নয় আপনার অন্তরে কি রয়েছে সেটা জানেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কারণ হচ্ছে তিনি আলিমুল গায়ব সব গায়েবের একমাত্র মালিক কে আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় থাকে কোথায় তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমারি গোলাম গো অন্য কারলা আলি আইন তুমি বলেন তিনি সবার অন্তরের খবরগুলো জানেন এই জন্য কেউ যদি বাহির থেকে ভুলে কিছু করে ফেলেন আল্লাহ সেটা নেন না আল্লাহের আপনার হৃদয়েরটা অন্তরেরটা যেটা কেউ দেখেন না সোহান আল্লাহ এখানে আপনারা সভাপতি হিসাবে আপনারা রেখেছেন জনাব প্রফেসর আব্দুল সাহেব সাবেক মেয়র সভাপতি ছোট শালিখা জামে মসজিদ ও কবরস্থান কমিটি আমাদের প্রিয় সভাপতি সাহেবের হায়াত দারাজ করুক এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে তার দ্বীনের জন্য কবুল করুন বলেন আমিন এরপরে আপনারা প্রধান অতিথি হিসেবে এখানে ইনভাইট করেছেন জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন মাননীয় সংসদ সদস্য পাবনা তিন আপনারা বিশেষ অতিথির জায়গায় অনেকের নাম দিয়েছেন সময় সংক্ষিপ্ততার অভাবে এই নামগুলো আমরা পড়ছি না এরপরে আরো ওয়াজিনে কেরামদের জায়গায় অনেক মানুষ আছেন দুই দিন ব্যাপী ব্যবসার কোরআন মাহফিল গতকাল কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় হাজন ভাই এবং আমার বন্ধু হজরত মাওলানা মাহমুদ হাসান সাহেব আরও কথা বলেছেন ওয়াহিদুজ্জামান সেলিম সাহেব কথা বলেছেন শফিকুল ইসলাম সিরাজি সাহেব আজকে আমার আগে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আলতাফ হুসেন সাহেব এবং আমার পরে কথা বলবেন মাওলানা এম হাসিবুর রহমান সাহেব খুব চমৎকার কথা বলেন কোরআন এবং সুন্না থেকে এই স্টেজে যারাই বসবে সে যেই হোক না কেন কোরআন এবং সন্না থেকে যারাই কথা বলবে তাদের কথাগুলো আমাদের শোনার দরকার আছে না নাই আমরা দেখব না যে হুজুরের কণ্ঠটা কেমন বা হুজুরের ফেস কাটিংটা কেমন আমরা দেখবো যে এখানে যিনি বসেন তিনি কি কোরআন সুন্না থেকে কথা বলছে কিনা যদি কোরআন সুন্না থেকে কথা বলে সে যদি আফ্রিকার কোনো কালো গোলামও হয় তার কথাগুলো আমাদের মানার দরকার আছে না নাই আর কোরআন সুন্দর নাই আন্দাজি ফান্দাজি অন্য কিছু থেকে যদি কথা বলে সেই যেই হোক না কেন তার কথাগুলো আমাদের অ্যাকসেপ্ট করা যাবে না এই মাহফিলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মাহফিলটির সঙ্গে যারাই জড়িত আছেন টাকা পয়সা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে তাদের প্রত্যেকের জন্যই দোয়া করছি আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেকেই জাযা এবং খায়ের দান করুন বলেন আমিন এখানে মহিলাদের বসার সুব্যবস্থা করা হয়েছে এবং আমি শুনেছি যে পুরুষের চাইতে মহিলা সংখ্যা নাকি আর অনেক বেশি ঠিক না আচ্ছা পুরুষের চাইতে মহিলার সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে তো মহিলারা যে তাফসির প্রোগ্রামের দিকে ঝুঁকছে তারা যে কোরআনুল কারিম শোনার জন্য ছুটে আসছে এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় কারণ আমরা বিশ্বাস করি কোন সমাজের মহিলারা যদি ঠিক হয়ে যায় ওই সমাজের পুরুষগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যেতে বাধ্য থাকবে ঠিক না কারণ আমাদের অনেক পুরুষেরা তারা বিভিন্ন সময় ভালো হতে চায় কিন্তু অনেক সময় মহিলাদের কারণে ঘরের বিপত্তির কারণে ভালো হয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না তো এই জন্য আমাদের মহিলারা যেহেতু তাফসির প্রোগ্রাম মুখী হচ্ছে আমরা দোয়া করছি এই তাফসির কোরআন মাহফিলের মধ্য দিয়ে এলাকার যত মা বোনেরা আছে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইদাতুনা আয়েশা খাদিজা ফাতেমার মতো কবুল করে নিন বলেন আমিন মহিলারা হচ্ছে মহিলারা যেহেতু অনেক হয়েছে আলোচনা শুরুতে তাদের বিষয়ে দুটো কথা না বললে এটা বড় বা ইনসাফি হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে এসে আল্লাহর হাবিব বললেন মহিলাদের উদ্দেশ্য করে বললেন তাসাদাকানা তোমরা বেশি বেশি করে দান সৎকার করো ফাইন্নি উড়ি তুকুন্না সরাহানিন নার কেন তোমরা বেশি বেশি দান সৎকার করবে জানো কারণ আমি যখন জাহান্নাম দেখছিলাম মেরাজের রাত্রিতে তখন আমি দেখলাম জাহান্নামের অধিবাসী ম্যাক্সিমাম সংখ্যাটাই হচ্ছে নারী এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের বেশি বেশি করা করে দান সৎকার করা দরকার হাবিব বলেছেন ইত্তাকুন্নার ওয়ালা বিশাক্কিতামরা তোমরা একটি খেজুর সম পরিমাণ হলেও সাদেকা করে জাহান নামের আগুন থেকে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচিয়ে নাও আল্লাহ হাবিব বললেন তোমরা বেশি বেশি করে দান করবা যেন জাহান নামের এই আগুন থেকে আল্লাহ তারা তোমাদের বাঁচিয়ে দেয় মহিলারা বললো ইয়া রাসুল্লাহ আমরা কেন জাহান নামে বেশি যাব। কি অপরাধের কারণে আমরা জাহান নামে বেশি যাব। আল্লাহ হাবিব বললেন দুটো অপরাধের কারণে এই সমাজের মহিলারা বেশি জাহান নামে যাবে কটা অপরাধ সবাই মনে রাখেন কয়টা অপরাধ মনে রাখেন মহিলারা তো শুনবেই প্লাস আপনারাও ভালো করে শুনেন যেন এই কথাগুলো যারা আসেন তাদের কাছে পৌঁছে দিতে পারেন দুটো অপরাধের কারণে দুটো পাপের কারণে মহিলারা সবচেয়ে বেশি জাহান নামে যাবে কয়টা অপরাধ দুইটা আল্লাহর হাবিব বলেন তোমাদের এক নাম্বার অপরাধ হচ্ছে তোমাদের এক নাম্বার পাপ হচ্ছে কথায় কথায় দাও কথায় কথায় বদয়া দাও কথার শুরুতে কথার মাঝে কথার শেষে মহিলাদের খুব দেওয়ার একটা এমন অনেক মহিলা আছে তারা ঝগড়া লেগে কথায় কথায় নিজের স্বামীর উপরে বদয়া দেয় এমন অনেক মহিলা আছে যারা কথায় কথায় নিজের সন্তানের উপরে বদয়া দেয় সন্তানের সাথে কোনো ব্যাপারে মনোমালিন্য হয়েছে সন্তানের সাথে কথা কাটাকাটি হয়েছে সাথে সাথে নিজের আপন সন্তানকে বন্ধ দিয়ে দেয় আছে না নাই নাই নাই নিজের আপন সন্তান তার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে আর বন্ধ দিয়ে যায় যে আল্লাহ তোর উপর গজব ফালাক আল্লাহ তোর উপর ঠাডা ফালাক তোর ধ্বংস হোক এই হোক সেই হোক এরকমের মহিলা আছে না নাই আহা তুমি হয়তো বুঝতে পারছো না তোমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করার জন্য তোমার ছোট্ট একটা বদ্ধাই যথেষ্ট হয়ে যায় তুমি হয়তো বুঝে না বুঝে দিয়ে দিয়েছো আগের মাথায় কিন্তু আল্লাহ তালা তোমার এই বদ্ধটা কবুল করে নিলে তোমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হওয়ার জন্য তুমি তো দায়ী থাকবা এরকম দেখা যায় যে কথায় কথায় বদ্ধ দেয়ার একটা ব্যাড হ্যাবিটস তাদের মধ্যে আছে ফার্স্ট কন্ডিশন হচ্ছে মহিলাদের নামে যাওয়ার জন্য তারা কথায় কথায় না লানত দেয় কথায় কথায় দোয়া দিয়ে দেয় তো এই কথায় কথায় যারা লানা দেয় কথায় কথায় দোয়া দেয় এরকমের মহিলা কি আপনাদের ভালো চলে আছে আছে আমার প্রিয় মা না মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে এই ব্যাড ভাইরাস থেকে বের হয়ে আসুন এই বদ অভ্যাসটাই বালুচরের বালুর মধ্যে ভরে ফেলুন এরপরে বাড়ি ফিরে যান কথায় কথায় বদুয়া যারা দেয় তাদেরকে জাহান্নাম দিবেন কে আল্লাহর হাবিব বলেন মহিলারা জাহান নামে যাওয়ার জন্য তোমাদের দুই নাম্বার কারণ হচ্ছে তোমরা সব সময় তোমাদের স্বামীর না সক্রিয়া করো তোমার স্বামী যদি বিশটা বছর তোমাকে ভালো রাখে একটা দিন যদি কোনো ব্যাপার একটু মনোমালিন্য হয় সাথে সাথে তুমি তোমার স্বামীর নাফরমানি করে যাও সাথে সাথে তুমি তোমার স্বামীর অসুক্রিয়া করো না সুক্রিয়া করো মহিলারা যে কোনো সময় কথায় কথায় স্বামীর না সুক্রিয়া করে স্বামীকে অবজ্ঞা করে এরকমের মহিলা বোধহয় আপনাদের এখানে নাই আছে দেখা যায় যে ঝগড়া একটা লাগলে মনে বসে ঝোপড়া শুধু আমি হলেই আমি হইলাম বলি তোর ঘর করলাম তোর ঘরে ভাত খাইলাম অন্য কোনো মহিলা হইলে দেখতে লাগতে দিয়ে তোর সংসার ফালা চলে যেত এরকমের কথা বলে না এরকমের কথা শোনে না বিবাহিত জীবনে এমন আল্লাহ গজন আছে বিবাহিত জীবনে টুকটাক তো সবার এরকম খোঁচা শুনতে হয় এরকমের খোটা দেয়া কথা শুনতে হয় আল্লাহ হাবিব বললেন না লা তানসাউল ফাদলা বাইনাকুম তোমরা একে অপরের প্রতি যে অনুগ্রহ রয়েছে যে করুণা রয়েছে এটা তোমরা ভুলে যেও না তোমরা কখনো স্বামী না শুক্রিয়া করো না কারণ তোমার স্বামী হাজার হোক সে তোমার কাছে তোমার স্বামী আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া কখনো বৈধ না তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়াতে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার কোনো বিধান করতেন তাহলে দুনিয়ার সব মহিলাদেরকে দুনিয়ার সব স্ত্রীদেরকে তার স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য বলতেন আমার প্রিয় নারী সমাজ যারা মাইকের আওয়াজ আপনাদের যাদের কানে যাচ্ছে ভালো করে শুনে রাখেন আপনার স্বামী এমন অবস্থায় যদি আপনার মরণ হয় যদি আপনার স্বামী আপনার উপরে সন্তুষ্ট থাকে এ অবস্থায় যদি দুনিয়া থেকে আপনার মরণ হয় এজন্য খুব এই ব্যাপারগুলোতে খুব বেশি হওয়া দরকার যেন কেউ কখনো কারো অবদানকে ভুলে না যাই কেউ কখনো কারো অবদানকে অস্বীকার না করি তিনি যখন মাদিনের প্রেসিডেন্ট অনেক দূর দেশ থেকে এক লোক আসলেন তার স্ত্রী নামে বিচার নিয়ে যে আমার স্ত্রী আমার কথাবার্তা শোনে না আমি অমরের কাছে যাই বিচার নিয়ে যেন অমর আমার স্ত্রীর একটা বিচার করে দিতে পারে আর অমর এমন রাগি মানুষ অমরের নাম শুনলে সবার মনের মধ্যে ভয় আছে না নাই ওই লোকটা আসলেন তার স্ত্রীর নামে বিচার নিয়ে এসে অমর ফারুকের দরজায় নক করলেন দরজায় নক করতে যাবেন এমন সময় শুনতে পেলেন ঘরের ভেতরে অমর ফারুকের স্ত্রী আর অমর ফারুকের মধ্যে ঝগড়া হচ্ছে ওই লোকটা চিন্তা করলো কি ব্যাপার আমি যে কেসের আসামি এই কেস দেখি এই ঘরের ভেতরে হচ্ছে আমি আসলাম আমার বিবির নামে বিচার দিয়ে বিবির নামে বিচার নিয়ে এদিকে এসে দেখি আমার ফারুক তার বিবির কাছে বকা খাচ্ছে ওই লোকটা ঘরের পাশ দিয়ে দেখলো আমার ফারুক মাদিনার প্রেসিডেন্ট বিশ্বনবীর সাহাবি ঘরের মধ্যে বসে আছে অমর ফারুকের বিবি অমরের ফারুককে বকা দিচ্ছে বিভিন্ন বিষয়ে কথা শোনাচ্ছে ওই লোক চিন্তা করো সর্বনাশ আমার বিবি আমার বকা ঝকা করে কথা শুনে না এই জন্য আমি আসলাম যার কাছে বিচার নিয়ে এখন দেখি উনিও আছে একই সমস্যায় তিনি এবার তা অমর ফারুককে আর কোনো কথাবার্তা না বলে ওই লোকটা তার বাড়ির দিকে ফিরে যাচ্ছিল অমর ফারুক রাজিয়াল্লাহু আনহু তিনি দরজা খুললেন খুলে দেখলেন যে একজন আগন্তুক এসেছিল কোনো কথা বলার জন্য কিন্তু কোনো একটা কারণে সে আর কথা না বলে সে তার দিকে হাঁটা দিয়েছে আমার ফারুক বললেন নাই কি হয়েছে এদিকে আসো বলে না না থাক আমি যাই আপনি থাকেন বলে আরে ওটা এদিকে কি সমস্যা বলে আরে আমি এসেছিলাম যে সমস্যা নিয়ে এসে দেখি সেই সমস্যার ভুক্তভোগী আপনিও নিজে বলে মানে তো আমি তো এসেছিলাম আমার স্ত্রী আমার কথা শোনে না আমি এসেছিলাম আপনার কাছে একটু বিচার দিতে যেন আমার স্ত্রীকে আপনি কিছু বলে দিতে পারেন বুঝিয়ে দিতে পারেন কিন্তু এসে দেখি মাশাল্লাহ আপনার স্ত্রী আপনার সাথে যে ভাষায় কথা বলে যে রাগারাগি করে এর সাথে আমার স্ত্রী ভালো আছে তা আপনার কাছে হ্যাঁ, আমি শুধু আমি হাসিফ ভাইকে বলছি যে আপনি মোটামুটি নামাজ আদায় করতেছেন নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে প্রিপারেশন রেডি করতে বলছি আচ্ছা, তো এই জন্য অমরে ফারুক তাকে বললেন যে দেখো তুমি তোমার স্ত্রীর নামে বিচার নিয়ে আমার কাছে এসেছো এই বিচার করার পূর্বে তুমি আমার কয়েকটা কথার উত্তর দাও তো ওই লোক বললেন কি কথা আমার ফারুক বললেন যে দেখো তুমি যে ঘরটা থাকো এই ঘরটা কার ওই লোকটা বললো আমার যে সন্তানগুলো তোমার স্ত্রী জন্মপালন করছে এগুলো কার বলে আমার নেক্সট জেনারেশন আচ্ছা একজন মেয়ে সে তার বাবা ছাড়লো ভাই ছাড়লো তার পৈতৃক ভিটা সবকিছু ছাড়লো সবকিছু ছেড়ে অজানা অচেনা এক গন্তব্যে তোমার কাছে চলে আসলো তোমার ঘরটা সে দেখে শুনে রাখলো ওই মেয়েটা তোমার বাচ্চাগুলোকে লালন পালন করলো তোমার ঘরটাকে পাহারা দিয়ে রাখলো হেফাজত করে রাখলো তোমার জন্য রান্না বাড়া করলো তোমার কাপড় চোপড় গুলো ধুয়ে দিল এত কিছু তোমার জন্য যে মেয়েটা করলো তার দুটো কত কথাও কি তুমি সহ্য করতে পারবে না আর তার দুটো কত কথা যদি তুমি সহ্য করতে না পারো তাহলে তুমি কিসের স্বামী হবে এই জন্য হাজবেন্ড যারা আছে স্বামী যারা আছে এই ব্যাপারে তাদের খুব সিনসিয়ার থাকা দরকার যেন আমরাও হুটহাট করে বিবিধের উপরে রাগ না ঝাড়ি তারা যদি রেগে যায় আমরা এই ব্যাপারটি খুব নিউট্রাল এনে ফেলবো আল্লাহ সুলহান হওয়া তারা আমাদের হাজবেন্ড এবং ওয়াইফদের মাঝে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে আমাদের সংসারগুলোকে আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দিই বলেন আমিন আজকে আমরা কোরআনুল কারীমের পনেরোতম পাড়ায় অবস্থিত আঠারোতম সুরা থেকে অল্প কিছু সময় কিছু কথা বলবো আচ্ছা আপনারা বলেন তো কোরআন কারিমে আল্লাহ মোট কতটি সূরা দিয়েছেন সবাই বলেন একশত চোদ্দটি এর মধ্যে আজকে আমরা যে সূরা থেকে কথা বলতে চাচ্ছি সেই সূরাটি হচ্ছে আঠারোতম সূরা কততম সূরা এ সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ সূরাতুল কাহাফের নাম শুনেছেন সূরাতুল কাহাফ মাক্কি সূরা আয়াত হচ্ছে 110 দশ রুকু হচ্ছে 12 সুরার সেন্ট্রাল থিম হচ্ছে মূল বিষয়বস্তু হচ্ছে seven young man to refuge in the cave সাতজন যুবক তারা ইমান বাঁচানোর জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল তাদের কথা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহাফ করেছেন আল্লাহ তো সূরা কাহাফের তাফসীর শোনার আগে আমাদেরকে সূরা কাহাফ পাঠের কিছু ইম্পর্টেন্স কিছু ফজিলত কিছু ডিগনিটি জানার দরকার আছে না নাই সুরা কাহাফ এমনই এক সুরা যার মধ্যে আল্লাহ সুবহানাহু অনেক ফজিলত রেখে দিয়েছে একজন সাহাবী রাদিয়াল্লাহু মরুভূমির মধ্যে দুপুরবেলায় নামাজে দাঁড়ালেন আপনারা জবাব দেন মরুভূমির মধ্যে দুপুর বেলায় ওই অবস্থাটা কেমন হয় ওই অবস্থাটা ঠান্ডা না গরম কথা বলেন ঈসা দাঁড়ালেন প্রচন্ড গরম ওই পাশে তার ঘোড়াগুলো বাঁধা ছিল ওই সাহাবী পাঠ করলেন সূরা পরে সূরা কাহফ তেলাওয়াত শুরু করলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল ইওয়াজা قيما لينذر بأسا সূরা কাহফ তেলাওয়াত শুরু করলেন ওই সাহাবী দেখেন যখন সূরা কাহাফ তেলাওয়াত শুরু করলেন তখন আসমানে অদৃশ্যের একটা মেঘখণ্ড এসে ওই সাহাবীর মাথার উপরে ছায়াদান করছিলেন আর আস্তে সুবহানাল্লাহ এক খণ্ড মেঘ এসে তাকে ছায়াদান করছিলেন সাহাবী তো অবাক হয়ে গেলেন কি আশ্চর্য ব্যাপার এত প্রচন্ড গরমের মধ্যে এক খণ্ড মেঘ আমার মাথায় ছায়া দিচ্ছে ঐসামি মসজিদে চলে গেলেন গিয়ে মধ্যে আমি দাঁড়িয়েছিলাম প্রচন্ড রোদের মধ্যে আমি ঘেমে একাকার হয়ে গিয়েছিলাম এমন সময় আমি সুরায় কাহাফ তেলাওয়াত শুরু করি আর দেখি আসমানে এক খন্ড মেঘ এসে আমার মাথায় ছায়া দিচ্ছিল আমি বুঝতে পারলাম না এই ব্যাপারটা কেন হয়েছে আল্লাহ হাবিব বললেন তিলকা সাকিনাতু তানাজ্জালাত লিল কুরআন ও সামি তুমি আসলে ব্যাপারটা বুঝো নাই তুমি যে সুরাই কাহাফ পাঠ শুরু করেছো এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা সাকিনা তোমার সুরাই কাহাফ পাঠের কারণে আল্লাহ তোমাকে সাকিনা দান করেছে কি চমৎকার সুরা বিপদে পড়েছেন আপনি যদি পড়েন তাহলে আপনার বিপদগুলো দূর করে দিবেন কে আবার আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন من حفظ عشر آيات من أول سورة الكهف وصير من الدجال শেষ জামানায় তখন দাজ্জালের ভয়ঙ্কর ফিতনাগুলো প্রকাশ পাবে তখন কেউ যদি সুরায় কাফের প্রথম দশটা এক মুখস্থ করে নেয় দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেবে আবার আরেকটি বর্ণায় এসেছে ওয়াফি রিওয়ায়াতিন উখরা মিন আখির সূরাতিল কাহফ আরেকটি বর্ণায় এসেছে সুরা কাহাফের শেষ দশটি আয়াত যদি কেউ মেমোরাইজ করে নেয় মুখস্থ করে নেয় আল্লাহ তাআলা তাকেও দাজ্জালের কঠিন ফিতনা থেকে বাঁচিয়ে দিলেন সুবহানাল্লাহ আবার আল্লাহর হাবিব বলেন মান করা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআ আদালাহুন নূর মা বাইনাল জুমাতাইন কেউ যদি জুমার বারে সূরা কাহফ পাঠ করতে পারে এক থেকে আর জোড়া পর্যন্ত ইমানের নূর আল্লাহ তার জন্য বাড়িয়ে দিবে কাহফের এরকম অনেক ফজিলত রয়েছে কাহফ অনেক রয়েছে আমাদের আমিন এবার আমরা জেনে এত চমৎকার এত চমৎকার একটি গ্রন্থ যে গ্রন্থের প্রত্যেকটি সুরা প্রত্যেকটি ভার্স প্রত্যেকটি আয়াত নাজিল হওয়ার পেছনে কোনো না কোনো প্রেক্ষাপট কোনো না কোনো ঘটনা আছে না নাই হুদাই নাজিল হয়েছে নাকি কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে কোনো না কোনো কারণ রয়েছে তো সুরত কাহাফের প্রেক্ষাপট হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ দি সুরা ইসুরা নাজিলের প্রেক্ষাপট হচ্ছে মক্কায় যখন রসুল সাল্লাহ আলহিহাল্লাম দিনে দাওয়াত ছিলেন দিনে দাওয়াত মক্কায় দেওয়ার সময় Abu Jahal Utba Shaiba Walid ibn Mughira তারা বলছিল যে এই মোহাম্মদ খুব বেশি এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে খুব বেশি মারামারি করছে আদৌ কি সে সত্য নবী কিনা আমাদের তো সন্দেহ হয় এই সন্দেহ দূর করার জন্য আমরা ইয়াহুদি আলেমদের পরামর্শ নিতে পারি কারণ ইয়াহুদি আলেমেরা তারা আল্লাহ প্রদত্ত আসমানি কিতাবগুলো পড়ে থাকে তাদের শরণাপন্ন আমরা হই তাদের কাছে গিয়ে আমরা বলি যে আমাদের দেশে একজন লোকের আবির্ভাব হয়েছে যে নিজেকে নবী দাবি করছে এখন সে কি আসলেই নবী কিনা এটা আমরা বুঝতে পারছি না এটা যেন আমরা বুঝতে পারি সেজন্য আমাদেরকে কিছু উপায় বলে দাও যে উপায়গুলো অ্যাপ্লাই করলে আমরা বুঝে যাব সে সত্য নবী না মিথ্যা নবী আও মুসলমান আপনারা জবাব দেন বিশ্ব নবী কি সত্য নবী না মিথ্যা নবী কথা বলে এর মধ্যে কোনো সন্দেহ নাই এবার মক্কার কাফেররা বলল ঠিক আছে তাহলে একটা কাজ করি ইহুদি আলেমদের কাছ থেকে আমরা জেনে নেই আসলে সত্য নবী কোনটা আর মিথ্যা নবী কোনটা বোঝার জন্য কি কি উপায় রয়েছে জেনে নেই কিন্তু ইহুদি আলেমেরা তার মক্কায় থাকতো না ইহুদি আলেমেরা তারা থাকতো হচ্ছে মদিনায় আবু জাহাল উকবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা তারা দুই সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করলো নজর বিন হারিস অকবা ইবনে আবু মুয়াইদ এই দুজনকে সিলেক্ট করলো তাদেরকে বললো তোমরা মদিনায় চলে যাও মদিনার ইহুদি আলেমদের কাছ থেকে তোমরা পরামর্শ নাও তোমরা কিছু বিশেষ উপায় জেনে আসো যে উপায়গুলো অ্যাপ্লাই করলেই আমরা বুঝে যাবো সে সত্য নবীরা মিথ্যা নবী এবার নজর বিন হারেস অকবা এই দুজন মক্কা থেকে মদিনায় চলে গেল ইয়াহুদি আলিমদের কাছে কারণ হচ্ছে একটা বিশ্ব নবীকে সত্য নবী না মিথ্যা নবী এটা ফাইন্ড আউট করবে নজর বিন হারেস ওকবা ইবনে আবু মুঈদ তারা মদিনায় চলে আসলো এসে মদিনার ইয়াহুদি আলিমদের কাছে গেল গিয়ে বলল আমাদের দেশে একজন লোকের আবির্ভাব হয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ এই লোকটা নিজেকে নবী দাবি করে এখন আমরা তো বুঝতে পারছি না সে কি সত্য নবী না মিথ্যা নবী আপনারা তো আল্লাহ প্রদত্ত আসমানি কিতাবগুলো পড়েন আমাদেরকে এমন কিছু উপায় বলে দেন যেটা অ্যাপ্লাই করে নেই আমরা বুঝতে পারবো এই লোকটা সত্য নবী না মিথ্যা নবী মদিনার এমনই আলেমেরা বলল তোমাদেরকে তিনটা গুরুত্বপূর্ণ সিক্রেট কোশ্চেন শিখিয়ে দেবো গুরুত্বপূর্ণ তোমাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দেব এই তিনটা প্রশ্ন ওই লোককে গিয়ে তোমরা করবা সে যদি উত্তর না দিতে পারে তবে বুঝে নিবা সে মিথ্যা নবী আর সে যদি উত্তর দিতে পারে তাহলে বুঝে নিবা সে সত্য নবী তার নবতের বিরুদ্ধে কাজ করে কোনো লাভ হবে না স্বয়ং তাকে সাহায্য করবে কে কয়টা প্রশ্ন কথা বলেন তিনটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অ্যান্ড সিক্রেট কোশ্চেন মদিনান ইয়াহুদি আলেমেরা নজর বিন হারেস এবং অথবা ইবনু আবু মুঈদকে শিখিয়ে দিবে প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে তারা বলল যে যেই লোকটা নিজেকে নবী দাবি করছে তাকে তার জন্য প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন হচ্ছে তাকে জিজ্ঞেস করবে ওই সাতজন যুবকদের ঘটনা কি যারা ইমান বাঁচানোর জন্য নিজের ইমানকে সেভ করার জন্য প্রোটেক্ট করার জন্য যারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল তাদের ঘটনাগুলো কি জানিয়ে দিতে বলবা এটা হচ্ছে প্রথম দুই নাম্বার তাকে জিজ্ঞেস করবা ওই বাদশার ঘটনা কি যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করিয়ে বেরিয়েছিল তিন নম্বর তাকে জিজ্ঞেস করবা ওয়াস রুহ রুহ কি জিনিস আত্মা কি জিনিস যে রোগটা ভেতর থেকে বের হয়ে গেলে এই দেহটা নিস্তেজ হয়ে যায় নিথর হয়ে যায় এই রোগটা বেসিক্যালি কি জিনিস এই তিনটা প্রশ্ন তোমরা তাকে করলা যদি উত্তর দিতে না পারে তাহলে বুঝবো সে মিথ্যাবাদী আর উত্তর যদি দিতে পারে তাহলে বুঝবো সে যে সত্য নবী তার মধ্যে আর কোনো সন্দেহ এবার নজর বিন হারিস এবং ওকবা ইবনে আবু মুঈদ মক্কায় ফিরে এলো আবু জাহাল অতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরার কাছে চলে গেল গিয়ে বলল নেতা সাহেব খুব সুন্দর সুন্দর তিনটা উপায় আমরা বের করে এনেছি অনেক সুন্দর সুন্দর তিনটা প্রশ্ন আমরা নিয়ে এসেছি এই প্রশ্নগুলো করার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে সে সত্যবাদী না মিথ্যা নবী এবার বললো ঠিক আছে তাহলে মোহাম্মদকে ডেকে নিয়ে আসো আমরা সবাই পরীক্ষা করে দেখি সে কি আসলেই সত্য নবী না মিথ্যা নবী আল্লাহর হাবিবের কাছে সব কাফেররা চলে গেল এ বলল মোহাম্মদ আইলানটা তুমি কোথায় বের হও আজকে তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি না দিতে পারো তাহলে আমরা বুঝবো তুমি মিথ্যা নবী আর এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমরা বুঝবো তুমি সত্য নবী আমরা সবাই তোমার হাতে হাত রেখে কালিমা করে ইসলাম গ্রহণ করে নেব তবে আসলে কাফেররা বস্তুত মুখে যা বলে তাদের অন্তরে সেটা থাকে না তারা মুখের মধ্যে একটা ভেতরে একটা বাহিরে আরেকটা আল্লাহ হাবিব বলে আচ্ছা ঠিক আছে তাই নাকি সবাই ইসলাম গ্রহণ করে নিবে ঠিক আছে কি এমন প্রশ্ন তোমাদের বলো আমাকে আমি উত্তর দিয়ে দিব তারা বলল তোমার জন্য প্রথম প্রশ্ন ওই সাতজন যুবক কারা ছিল কোথায় থাকতো তাদের ঘটনা কি যারা এই মান বাঁচানোর জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন দুলকারনাইনের ঘটনা কি তোমার জন্য তৃতীয় প্রশ্ন রুহ কি জিনিস আত্মা এটা কি জিনিস বেসিকলি এই ব্যাপার এই তিনটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এখন আপনারা বলেন বিশ্বনবী কি নিজের থেকে বানিয়ে বানিয়ে কিছু বলতেন নাকি আল্লাহ তালার গ্রিন সিগন্যাল পাওয়ার পরে কিছু বলতেন তিনি কি নিজে থেকে বানিয়ে কিছু বলতেন না আল্লাহর পক্ষ থেকে বলতেন আল্লাহ বলে ওলা মামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আমার নবী কোনোদিন বানিয়ে বানিয়ে তার পার্সোনাল নিউজ থেকে কিছু বলে নাই আমার নবী যখন যা বলেছেন সব আমি আল্লাহ ওহি করে আমার নবীকে দিয়ে দিয়েছি এই জন্য বিশ্বনবী কোনোদিন নিজ থেকে বানিয়ে বানিয়ে কিছু বলতেন না আল্লাহর হাবিবের কাছে তিনটা প্রশ্ন করা হলো আল্লাহর হাবিব বললেন ঠিক আছে তোমরা যাও আগামীকাল আমি প্রশ্নের জবাবগুলো দিয়ে দেব কারণ বিশ্বনবী তখন এই উত্তর গুলো জানতেন না আল্লাহর হাবিব মনে করেছিলেন প্রত্যেক রাতে তো জিব্রাহিল আমি ওয়াহির কাজ দিয়ে আমার সাথে দেখা করতে আসে প্রত্যেক রাতে তো জিব্রাহিল আল্লাহ নিয়ে আমার কাছে আসে আজকে রাতের বেলায় যখন জিব্রাইল ওয়াহি নিয়ে আসবে তখন জিব্রাইল থেকে আমি জেনে কালকে তোমাদের জানিয়ে দেব আল্লাহর হাবিব বললেন তোমরা বাড়ি ফিরে যাও আগামীকাল দেখা করবা আগামীকাল উত্তর দেব এবার আগামীকাল সব কাফেররা মিশরের কাছে চলে এলো এসে বলে ও মোহাম্মদ উত্তর দাও না কেন আল্লাহ খালি কোনো কথা বলে না কারণ আজকে রাতে জিব্রাইল আমিন আর আসে নাই এখন জিব্রাইল যেহেতু আসে নাই বিশ্ব নবীর উত্তরটা জানতে পারেন পেরেছেন জিব্রাইল তো আসে নাই তো এভাবে করে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল দিন চলে যাচ্ছে কিন্তু জিব্রিল আর আসছে না এবং কাফেররা সব জায়গায় হাটে মাঠে ঘাটে বাজারগঞ্জে সব জায়গায় তারা বলে বেড়াচ্ছে যে দেখো এই লোকটা মিথ্যাবাদী আমাদেরকে বলেছে সে জবাব দিয়ে দিবে আগামীকাল কিন্তু সে কিন্তু আর জবাব দিতে পারছে না একটা কত বড় মিথ্যার রিমোট তারা ছড়িয়ে দিল আল্লাহর হাবিব প্রচন্ড কষ্ট পেলেন এই ব্যাপারগুলোতে যেখানে যান সবাই তাকে দেখে হাসাহাসি করে মিথ্যাবাদী বলে কারণ আমাদের হাবিব তো বলেছিলেন যে আগামী দিন আমি জবাব দিব কিন্তু আগামী দিন যদি জিব্রাহিল আসে আর দিবে কি করে এভাবে করে একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় পাঁচ দিন দশ দিন পার হয়ে যায় বিশ্বনবীর মনের মধ্যে কষ্ট আছে না নাই পনেরো দিন পার হয়ে গেল জিব্রাইলের কোনো খবর নাই আল্লাহর হাবিব ভাবতে লাগলেন কি ব্যাপার আমার কি কোনো হয়েছে নাকি জিব্রাইল আমিন কেন আমার সঙ্গে দেখা করতে আসে না পনেরোতম দিনে আল্লাহর হাবিব কামার আঙ্গিনায় শুয়েছিলেন আর সে আজিমের দিকে তাকিয়ে মনে বড় কষ্ট বিশ্বনবী কাবার চত্বরে শুয়েছিলেন এমন সময় দেখতে পেলেন জিবরিল আমিন একানা জিবরিল সঙ্গে সত্তর হাজার ফেরেস্তাদের বড় একটা দল নিয়ে জিবরিল আমিন বিশ্বনবীর সঙ্গে দেখা করতে আসলে কয় হাজার ফেরেস্তা কয় হাজার এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য কোরআনুল অন্যান্য সূরাগুলো হয়েছে জিবরিল আমিন একা এসে করে দিয়ে গিয়েছেন কিন্তু সূরাতুল কাহফ এমন একটি সূরা যেটা সময় জিবরিল আমিন একা না জিবরিল আমিনের সঙ্গে আরো 70000 এক্সট্রা ফেরেশতাদের একটা বহর ছিল সুবহানাল্লাহ জিবরিল আমিনের সঙ্গে আরো 70000 ফেরেশতা ছিল আল্লাহর হাবিব বললেন কি ভাই জিব্রাইল এতদিন আসলো না কেন পনেরোটা দিন পর্যন্ত তুমি কেন ওয়াহি নিয়ে আমার কাছে আসো নাই জিবলিল আমিন বলে নবী আমি তো আপনার অর্ডার মানি না আমি অর্ডার মানি কার আল্লাহ যখন আমার আসতে বলে তখনই আসি আল্লাহ যখন আসতে না বলে তখন তো আসতে পারি না আমি তো আমার নিজের মর্জি মাফিক আপনার সাথে দেখা করতে পারি না আল্লাহ যদি গ্রিন সিগন্যাল দেয় তারপরেই আমি আসি এই পনেরোটা দিন যেহেতু আমি আসি নাই তাহলে বুঝে নিতে হবে আমার আল্লাহ বলে আসতে বলে বলে আল্লাহ আসতে বলে নাই এই জন্য আমি আসি নাই আল্লাহর হাবিব বললেন জিব্রাইল পনেরোটা দিন পর্যন্ত রব্বে করিম ওয়াহি আমার থেকে পৃথক রেখেছিলেন কেন কি কারণে পনেরোটা দিন পর্যন্ত আল্লাহ তোমাকে পাঠায় নাই অবশ্যই তার কোনো না কোনো কারণ আছে না নাই ওই কারণটা কি জানবেন শুনতে ইচ্ছা করে কেন জিব্রাইল আমি পনেরোটা দিন আসলো না তার কারণ হচ্ছে আল্লাহর হাবিবের কাছে যখন কাফেররা প্রশ্ন করলো আল্লাহর হাবিব যখন বলল আমি আগামী দিন তোমাদের উত্তর দেব এটুকু বলেই কিন্তু তিনি স্টপ করে দিলেন কিন্তু বলা উচিত ছিল আগামী দিন তোমাদের উত্তর দেব ইনসা ইনসা কারণ আগামী দিন কি হবে না হবে সেটা তো আমি জানি না জানেন কে আল্লাহর হাবিব ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ভবিষ্যতের কোন কাজ করার জন্য আপনি যদি সংকল্প গ্রহণ করেন তাহলে আপনি বলবেন ইল্লা ইয়াশা আল্লাহ ইনশাআল্লাহ বলবেন কারণ আগামী দিন কি হবে কি করবেন না করবেন সেটা দুনিয়ার কেউ জানে না সেটা জানেন কি এই জন্য ইনশাআল্লাহ যেহেতু আপনি ভুলে গিয়েছেন এটা নবুয়তের শানের খেলাফ এই জন্য আমি আল্লাহ তাআলা 15টা দিন পর্যন্ত ওয়াহি আপনার থেকে পৃথক রেখেছিলাম আজকে সূরা কাহফের তাফসীরের শুরুতেই আমাদের জন্য ফার্স্ট লেসন যেটা প্রথম শিক্ষা যেটা সেটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করব বা কোনো কথা বলবো আমাদের কাজের শুরুতে আমাদের কথার শুরুতে আমরা বলবো ইনশা ইনশা যেমন আমরা যদি বলি মাহফিল শেষ করে আমরা বাড়ি ফিরে যাব তারপরে কি ইনশাল্লাহ যদি না বলি তাহলে বিপদ আসরা নাই আবার ইনশাল্লাহ কোথায় ফিট করবেন কোথায় লাগাবেন সেটাও জানার দরকার আছে না নাই আমাদের সমাজের লোকেরা কুইজ ইনশাল্লাহ বলবে সেটা বুঝেই না আর অজায়গায় কুজায়গায় সে ইনশাল্লাহ ফিট করে বসে থাকে একবার এক ইমাম সাহেব জোহরে নামাজ পড়িয়ে মসজিদ থেকে বের হচ্ছেন এর দ্য দেখলেন যে মসজিদের সভাপতি সাহেব তিনি কোরবানির হাটের দিকে যাচ্ছেন গরু কেনার জন্য এমন সাহেব বললেন যে সভাপতি সাহেব কোথায় যান সভাপতি সাহেব বলে যে এই তো কিছু টাকা পয়সা নিয়ে বেরোলাম বাজার থেকে একটা বড় গরু কিনে আনবো কোরবানির জন্য ইমাম সাহেব বললেন যে বড় গরু কিনে আনবো না বলে আপনি বলেন বড় গরু কিনে আনবো তারপরে ইনশাল্লাহ ইমাম সাহেব বলে আর ধর্মিয়া ইনশাল্লাহ বলার দরকারটা কি আমার পকেটে টাকা আছে আমি যাচ্ছি বাজারে হিউজ পরিমাণ টাকা নিয়ে এসেছি বাজারে যাব বড় একটা চুজ করব পছন্দ করব টাকা দেবো কিনে নিয়ে আসবো আমার তো টাকা পয়সার অভাব নাই ইনশাল্লাহ তো বলবো ওখানে যেখানে আমার টাকা পয়সা একটু শর্ট আছে ইনশাল্লাহ খেলা একটু আগায় যাবে দেখলে তো আমার খেলা ধাক্কা দেওয়ার দরকার নাই আমার তো টাকা পয়সা সবকিছু এনার পরিমাণে আছে আমি শুরু যাব গরু কিনবো টাকা দেবো চলে আসবো এখানে ইনশাআল্লাহ বলা দরকার নাই এবার ইমাম সাহেব বলে আল্লাহ আমি তো তারে শিক্ষা দিতে পারলাম না তুমি একটা শিক্ষা দিয়ে দিও আল্লাহ শিক্ষা আছে না নাই আল্লাহ রাব্বুল কখন কোন বিষয় দিয়ে শিক্ষা দেয় সে নিজেও জানে না এবার সভাপতি সাহেব মাঠে গেলেন হাটে গেলেন গরু কেনার জন্য সুন্দর বড় দেখে একটা গরু নির্বাচন করলেন এরপরে গরুটার রশি ধরে বাড়ির দিকে আসবেন পকেটের মধ্যে হাত ঢুকালেন পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দেখে সভাপতি সাহেবের গরু কিনলেন টাকা চুরি হয়ে গেছে টাকা টাকা চুরি হয়ে গেছে এখন কি ব্যাপারী টাকা ছাড়া মান্না গরু দেবে এবার ওই ব্যাপারে তো আরো রাগ হয়ে বেড়ায় তখন দাবি করলি কেন পকেটের টাকা নাই হুদাই দাবি করছোস ওই মুরব্বী সভাপতি বলে আরে না ভাই টাকা তো আমি ঠিকই নিয়ে আসছিলাম কিন্তু চোর বাবা যদি চুরি করে নাই তাহলে আমার কি দোষ এবার পকেটে টাকাও নাই হাটে হাজার হাজার গরু থাকার পরেও তার কপালে আর গরু এবার যাচ্ছে আবার এই রাস্তা দিয়ে মনটা বড় বিষণ্ন খুব আপসেট হয়ে আছে মন বড় খারাপ গরু কিনতে পারলো না যাচ্ছে ইমাম সাহেব আসরের নামাজ পড়ে আবার বের হলেন দেখেন যে সভাপতি সাহেব হাট থেকে ফিরে আসছে কিন্তু তার সাথে কোনো গরু গরু আছে গরু নাই এই